আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো বড় বড় যারা ধনী লোক তারা তো ভ্যাকসিন দেয় আমাদের তো টাকা নাই পয়সা নাই গরিব মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি এই কোরবানির গোস্তকে আমাদের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন বানিয়ে দেন আওয়াজ দিয়ে বলুন والبدن جعلناها لكم من شعائر الله আল্লাহ বলেন আল্লাহ বলেন কোরবানের পশু গরু ছাগল হলো কার নিদর্শন আল্লাহর নিদর্শন মিন সাহা তোমরা যে আজকে কোরবানি দেবে আল্লাহ রব্বুল আলমিন যারা আগে কিনেছে পরে কিনেছে ছোট কিনেছ বড় কিনেছ কেউ দাম দিয়ে কিনেছ কেউ সস্তা পেয়েছ আল্লাহ রব্বুল আলমিন যার যার নসিবে যা যা ছিল আপনারা তাও তাও পেয়েছেন ওই কোরবানের জন্তু আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন আল্লাহ বলেন মিন শাহি সব কিছুর মধ্যে কার নিদর্শন রয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ লাকুম ফিহা খাইর এই কোরবানির জন্তুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে কোরবানির জন্তুর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে কল্যাণ রয়েছে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন কোরবানির জন্তুর মধ্যে কল্যাণ আছে এই কোরবানি জন্তু জবেহ করার মধ্যে এই কোরবানি জন্তুর পাশে থাকার মধ্যে এই কোরবানির জন্তু জবেহ করার মধ্যে কোরবানিকারীকে হেলেপ করার মধ্যে গুস্ত খাওয়ার মধ্যে লাকুম ফিহা খাইর আল্লাহ বলেন ওই কোরবানি গরুর মধ্যে ছাগলের মধ্যে উটের মধ্যে মহিষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন সেখানে আল্লাহ কল্যাণ রেখেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো বড় বড় যারা ধনী লোক তারা তো ভ্যাকসিন দেয় আমাদের তো টাকা নাই পয়সা নাই গরিব মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি এই কোরবানির গোস্তকে আমাদের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন বানিয়ে দেন আওয়াজ দিয়ে বলুন সোভা কুরবানাল লাকুম ফিহা খাইর কুরবানির জন্তুর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে কল্যাণ রয়েছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে তারা গরুর মুখ খাচ্ছে ঠিক কিনা তারা গরুর মুতের মধ্যে কল্যাণ দেখে আল্লাহ বলেন গরুর মুতের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রাখি নাই আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করে হালাল জিনিস তোমাদের জন্য আমি নির্বাচিত করেছি আর তোমাদের কোরবানির গোস্তের মধ্যে আমি কল্যাণ রেখেছি আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন শর্ত হলো একটা শর্ত কয়টা একটা সেটা হলো যখন তোমরা সারি সারি করে এই কোরবানির গলায় চুরি দেবে তখন তোমরা আল্লাহর নাম নেবে আমার আল্লাহর নামে গরুটাকে জবেহ করবে তোমরা গরু জবেহ করার সময় পড়বে ইন্নি ওয়াজ্জাহাতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم تقبل মিন ফুলান ফুলান ইবনে ফুলান কামা তাকাব্বালতা মিন হাবিবিকা কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেবার বিসমিল্লাহি আল্লাহ আকবর বলেন বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে চুরি চালিয়ে দেবেন যিনি জবাহ করবেন তিনি চিৎকার দিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর আর আপনারা যারা গরুকে ধরবেন আশেপাশে যারা থাকবেন সবাই চিৎকার করে একটা আওয়াজ থাকবে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ বলেন যদি কোরবানি জব করার সময় বিসমিল্লা যদি না পড়ো এই গরু তোমাদের জন্য হারাম হয়ে গেছে কোরবানি কবুল হওয়া দূরের কথা গুস্ত পর্যন্ত কোরবানি হারাম হয়ে গেছে জোরে বলুন না নাউজবিল্লা আজকের কোরবানি হবে শুধুমাত্র কার নামে আল্লাহর নামে কোরবানি করতে হবে এই জন্য যার যার গরু জবাহ করার চেষ্টা করবেন মুসলমান বাইরে রক্ত দেখে ভয় পাবেন না